একটু মনোযোগ দিয়ে শুনেন তবা যদি করতে হয় প্রথমে তবা নামাজ আছে দুই রাখা কিভাবে পড়বে এই তবা নামাজের নির্দিষ্ট কোনো আপনার সময় নেই বিশেষ করে যখন আপনারা আমরা একাকি হই রাত্রে এসা নামাজের পরে হোক যুগের সময় হোক অথবা দিনের বেলায় ঘর একবারে একা আপনি একা আছেন ঘরে এই বিশেষ একাকিত্ব সময়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সবাই তো পারেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এতটুকু 110 বার প্রথমে পড়বেন পড়ে দুই রাকাত তওবার নামাজ দুই রাকাত নাওয়াতুল সালাম আল্লাহ তাআলা রাকাতায়ে সালাতে তওবাতে যখন বেহেস্ত থেকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠালেন প্রথম তখন এই দুনিয়ার আবহাওয়া এবং রোদের প্রখরতার কারণে আদম আলাইসালামের পুরা দেহটা রোদে জ্বলে কালো হয়ে গিয়েছিল তখন তিনি চিন্তায় মগ্ন ছিলেন যেহেতু বেহস্তি পরিবেশে ছিলেন তখন জিব্রাইল আলাইসাল্লাম এসে হজরত আদম আলাইসাল্লামকে বললেন আপনি রোজা রাখেন হয়তো আল্লাহ এর পরিবর্তে আপনাকে সুস্থতা দান করবেন হজরত আদম আলাইসাল্লাম বারো তারিখ চাঁদের তখন ছিল বারো তারিখ প্রথম রোজা রাখলেন রাখার পরে দেখলেন শরীরের এক তৃতীয়াংশ সাদা হয়ে আসতেছে কালো থেকে সাদা সুবাহান আল্লাহ আরেকটি রোজা রাখলেন তিন ভাগের দুই অংশ তেরো তারিখ রোজা রাখলেন চোদ্দ তারিখ রোজা রাখলেন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটা পনেরো তারিখ রোজা রাখার পরে আল্লাহ পাক এই রোজার উশিলা করে আদম আলাইসালামের পুরা দেহটা একেবারে আগের মতো সাদায় বর্ণ পরিণত করে দিলেন সুবাহান আল্লাহ আর এই যেহেতু সাদা হয়েছে বাইদু নক্ষ সাদা এই জন্য আল্লাহ আয়ামে বীজ এই রোজাটার নামে দেওয়া হয়েছে এই জন্য আদম ইসলাম থেকে এই পর্যন্ত এই রোজাটার অনেক গুরুত্ব রয়েছে প্রত্যেক চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামে বীজের রোজা যারা পারেন রাখার চেষ্টা করবেন অনেক ন্যাক অনেক সব কিতাবে বর্ণিত আছে আল্লাহাক আমাদেরকে এই আয়ামে বীজের রোজাগুলো রাখার তফিক দান করুক সবাই বলুন আমিন সময় তো হাজিরিন তবা নিয়ে আজকের যে আলোচনাটা এই তবা এমন একটা জিনিস যেটি মানুষ আল্লাহ পাকের বিধিবিধান হুকুম শরীয়তের বিধিবিধান পালন করার ক্ষেত্রে যখন নাফরমানি করে ফেলে বিধিবিধান পালন করতে ভুল করে ফেলে এবাদত করতে গড়িমুষি করে বাদ পড়ে যায় বাদ দিয়ে পেলে সুগিরা কবিরা নামক গুনাহ যখন বান্দার দ্বারা হয়ে যায় এই গুণাগুলো যখন বান্দার আমল নামায় চলে আসছে গুণা হয়ে গেছে এই গুণাগুলো থেকে পরিত্রাণের যে মাধ্যমটি আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন সেই মাধ্যমটির নাম হলো তাওবা তাওবার মাধ্যমে একজন বান্দা তার মাবুদের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেতে পারে আল্লাহ পাক দয়া করে যাকে ক্ষমা করবেন তার পিছনের গুণাগুলো তো মাফ হবেই আল্লাহ পাক কোরআন বলে দিয়েছেন এই গুণাগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে তার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ তবা অনেক গুরুত্বপূর্ণ জিনিস তবার বিষয়ে আল্লাহ পাক কোরআন মাজিদ করেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াতুবু إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আল্লাহ পাক কোরআনে মাজিদ ইরশাদ করেন তুবু ইলাল্লাহ জামিয়া তোমরা প্রত্যেকে সকলেই আল্লাহ পাকের কাছে তওবা করো আল্লাহ পাক নিজেই কোরআনে মাজিদের আয়াত দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকের কাছে কি করো তওবা করো গুনাহের কারণে গুনাহের কারণে নেক আমল শরীয়তের বিধান পালন না করেও গুণা হয় আবার অন্যায় কাজ করলেও গুণা হয় আমরা দোনো গুণাই আমরা জর্জরিত হয়ে আছি নেক আমল আমরা ঠিকমতো করতে না পারার কারণে আমাদের আমল নামা যে গুণাগুলো হয়ে আসছে বদ আমলগুলো আমরা করার কারণে এক এমনিভাবে এই কবিরা গুণাগুলো যখন আমাদের আমল নামায় চলে আসছে আল্লাহ পাক আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছেন আবার আমাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন বন্দারা তোমরা সকলেই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও তবা কর আর যদি এটা করো কি হবে আইহাল মিনুন আল্লাহ বলেন হে মোমেনগণ হে ইমানদারগণ লাল্লাকুম তুফলিহুন যদি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেন নিশ্চয় তোমরা তাতে সফল কাম হবে সোহার আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তবা করার জন্য বলেছেন আর যদি আমরা তবা করি তাহলে এই তবা দ্বারা আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের পরকালীন জীবনে সফল কাম হব এই বিষয়টি আল্লাহ পাক করেন মাঝেদের আয়াতে উল্লেখ করে দিয়েছেন শুধু এই আয়াতে নয় অন্য একটা আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات جنات تجري من تحتها الأنهار আল্লাহ পাক কোরআনে মাজিদের এই আয়াতে উল্লেখ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা হে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছি আমরা আমাদেরকে ডেকে আল্লাহ পাক বলতেছেন হে ইমানদারগণ ইয়া ইয়াল্লাজিনা আমানো তুবু তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও তবা করো আল্লাহ পাকের কাছে ইলাল্লাহে একমাত্র আল্লাহর কাছে অন্য কারো কাছে ক্ষমা চাওয়া তো প্রশ্নেই আসে না কারণ অন্য কেউ ক্ষমা করার কোনো যোগ্যতেই রাখে না শুধুমাত্র ক্ষমা করার একমাত্র যোগ্য ব্যক্তি যোগ্য হলেন একমাত্র কে আল্লাহ তালা এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো ক্ষমা চাও কেমন তওবা ইলাল্লাহে তাওবাতান নাসুহা তাওবায় নাসুহা একেবারে বিশুদ্ধ খাঁটিভাবে একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে তবা কর সেই তবা আল্লাপা কবুল করবেন এমন তবা যে তবা করলে মানুষ ওই গুণার মধ্যে আর যায় না গুণা থেকে গুণা করে ফেলার কারণে আল্লাহ পাকের আদেশ পালন না করার কারণে নিজেকে লাঞ্ছিত মনে করে অপমানিত মনে করে আর সেই কারণে বান্দা যখন আল্লাহর কাছে চলে আসা এসে আল্লাহর কাছে তবা চায় ক্ষমা চায় তবা করে তখন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যদি সে তবাটা তবায় নাসুহা হয়ে থাকে একনিষ্ঠ তবা হয়ে থাকে আন্তরিকতার সাথে যদি তবা হয়ে থাকে এই গুণা আর করব না এরকম প্রত্যয় নিয়ে যদি বন্দা ফিরে আসে তখনই আল্লাপাকে তবা কবুল করবেন যদি আল্লাপাক তবা কবুল করে ফেলেন কি হবে আল্লাহ পাক বলতেছেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম শীঘ্রই আল্লাহ অচিরেই আল্লাহ মহান আল্লাহ তাআলা তোমাদের জীবনের যাবতীয় গুনাহকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ এবং কি করবেন শুধু ক্ষমাই করবেন না ক্ষমা করে দিয়ে আপনাদের আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আল্লাপাক ঘোষণা করেছেন ও ইউদখিলুকুম জান্নাতিন আল্লাহ পাক তোমাদেরকে কি করবেন জান্নাতে প্রবিষ্ট করে দিবেন তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আমরা যারা যতই গুণা করেছি না কেন যদি আমরা তবার মতো তবা করতে পারি তাহলে আল্লাহ পাক তবা কবুল করবেন সেই তবা কবুল করে বান্দাকে আল্লাহ পাকের তৈরিকৃত বান্দার জন্য খাটি যে বিষয়টা সুখ শান্তিময় যে বিষয়টি ব্যস্ত রেখেছেন জান্নাত রেখেছেন এই জান্নাতের অধিকারী আমাদেরকে করে দিবেন তবাকে জন্য করে দিবেন শুধু তাই নয় তবার এই যে ব্যস্ত দিবেন ব্যস্ত কেমন হবে আল্লাপাক বিশেষ একটা গুণ উল্লেখ করেছেন তা যে রে মিন তাহতিহাল আনহার যে বেহেস্তের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত আছে নদী প্রবাহিত আছে যে নদীর পানি চারটি উপাদানে মিশ্রিত হ্যাঁ মধু পানি দুধ শরাব চারটি উপাদান দিয়ে মিশ্রিত একটা এমন সুস্বাদু পানীয় যে পানিটি খাইলে মানুষ পরিপূর্ণ তৃপ্তি পাবে পানির পিপাসা তাদের আর লাগবে না এই পরিমাণ আল্লাপাক নহর নদী বেষ্টন করে রেখেছেন জান্নাতের তলরস দিয়ে যেন এই নদীগুলো যখন তলদেশ দিয়ে প্রবাহিত হয়ে আছে সে নদীর কলতানে সেখানে একটা এমন ভালো পরিবেশ তৈরি হয় বান্দা সেখান থেকে কখনোই বের হওয়ার জন্য চিন্তাও করবে না সময় হাজরিন এই তবাকারীদের জন্য যে এতগুলো কথা আল্লাহ পাক বলেছেন শুধু আল্লাহ পাকই বলেছেন নাকি আসলে পাক সাল্লাম হাদিসে পাকে এরশাদ করেন বুখারি শরীফের হাদিস আসলে পাক সাল্লাম এর জলিল কত সাহাবি হজরত আবু হুরারা দিল থেকে হাদিস কানা তিনি বলেন ওয়ান أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة রওয়াহুল বুখারী থেকে হাদিস হযরত আবু হুরায়রা বর্ণিত তিনি বলেন আমি রাসুল পাক সাল্লামকে এই কথা বলতে শুনেছি কি কথা ইয়াকুল আল্লাহ রাসুল বলেছেন যে অল্লাহ আল্লাহর কসম আল্লাহ রাসুল বলতেছেন আল্লাহর কসম কেন বলছেন আল্লাহর কসম কারণ আমরা সাধারণত আমরা জানি নবীদের কোনো গুণা নাই মাসুম নবীরা তারপরও নবীদের কি তবা ইস্তেকবার করা লাগে কি না এটা প্রশ্ন আমাদের জাগে যে নবীরা তবা করবেন নবীরাতে কোনো গুণা নাই এই জন্য আল্লাহ আল্লাহ রাসুসলাম বলতেছেন এরকম কোনো সন্দেহ যেন কোনো উন্মতের মনে না আসে রাসুল আসলাম বলেন অল্লাহ আল্লাহর কসম করে আমি রাসুল বলতেছি ইন্নি ইলাই আমি আল্লাহ পাকের কাছে ইস্তিকফার করি তবা করি একদিনে সত্তর বারেরও বেশি সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ রাসুল পাক নিজেই প্রতিদিন এক সত্তর বারের বেশি অন্য এক বর্ণায় আছে এক শতবার আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহ পাকের কাছে তবা ইস্তেকবার করতেন প্রতিদিন আর আমরা যারা গুণাগার আছি সেই তুলনায় আমাদের কি পরিমাণ তবা ইস্তেকবার আল্লাহ পাকের কাছে করা দরকার এই হাদিস থেকে আমরা অনুমান করতে পারি এখানে আমাদের অনুতাপ অনুশোচনা কেন আসে না আমরা অনুতপ্ত কেন হই না এটার একমাত্র কারণ শুধুমাত্র আমরা জিন্দিগি যে করতেছি এই জিন্দিগি পরিচালনার ক্ষেত্রে কোন অংশ আমাদের ন্যাক কোন অংশ আমাদের জন্য বদের কারণ এই জিনিসটি আমাদের এমন কোনো অভিজ্ঞতা না থাকার কারণে অথবা আমরা কোন জিনিস ন্যাকের কোনটা আমল করলে বধ হবে গুণা হবে সে জিনিসটা আমাদের জানা আছে তারপর আমরা অবহেলা করে আমরা অবহেলা করে এই অন্যায়গুলো করে ফেলতেছি অথচ আমাদের জানাই নাই কি পরিমাণ অন্যায় প্রতিদিন আমরা করতেছি আর না জানা থাকার কারণে তবা করার আমাদের অনুশোচনা আমাদের ভিতরেই আসে না আগে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে আল্লাহ পাক একদিন যখন দিনটা শুরু হয় কি পরিমাণ আল্লাহ পাকের আদেশ আমরা পালন করতে পারি না এই আদেশগুলা যেমন বিশেষ করে প্রথম দিন শুরু হলেই ফজর নামাজ দিয়ে শুরু হয়ে যায় দিনটা শুরু হয় আমরা যারা ফজর নামাজটা অনেকে আসছে পড়তেই পারি না ঘুমের কারণে উঠতেই পারি না একটা ফরজের কলায় আমরা দিয়ে দিলাম সকালবেলা থেকেই বা কেউ উঠছে দেরিতে মসজিদে আসতে পারে না সে একটা অন্যায় করে ফেলছে মসজিদে এসে জামাত আদায় করতে পারে না এমনি ভাবে জোহর আসছে আসর আসর মাগরি বেশা আসক্ত নামাজ দৈনিক আমাদের কর্তব্য হলো জামাতে আসে আদায় করা জামাতে তো দূরের কথা যাদের নামাজ নষ্ট হয়ে যায় এরা যে নামাজের কায়জা করে আল্লাহ পাকের কাছে তবা চাইবে ক্ষমা চাইবে এই জিনিসটা আমাদের মনে আসে না কারণ আমরা গাফেল হয়ে আছি ব্যাখেয়াল হয়ে আছি এরকম ব্যাখেয়াল হয়ে থাকলে চলবে না অন্যায় যখন আমরা কোনো অন্যায় করলাম না কিন্তু নেকামল না করলে তো আমাদের গুণা হয় সাথে সাথে আমরা যখন ঘর থেকে বের হই তখন যে সমস্ত বেগানা নারীর সাথে আমাদের দেখা হয় অথবা যে সমস্ত নারীরা আমাদেরকে দেখে এই দেখার মধ্যে যে এটা ফরজ তরক হওয়ার গুণা আমরা করতেছি ফরজ পর্দা একটা পরব জিনিস যাদের সাথে দেখা দেওয়া না যায় হারাম শরীয়ত করেছে সকালবেলা উঠলেই পরিবেশগত কারণে বাড়ির উঠান এক জায়গায় থাকার কারণে ঘর থেকে বের হলে তাদের সাথে আমাদের দেখা হয় অথবা আমরা ঘর থেকে বের হই অন্যরা যাদের সাথে আমার দেখা করা হারাম দেখা দেওয়া হারাম তারা আমাকে দেখে দেখার কারণে এই যে গুণা হতেছে এটা যে গুণা হলো পরস্তরকের কারণে এটা আমাদের মনে আসে না চিন্তাও করি না আমরা আমাদের এখানে গুণা হতেছে গান বাজনা চলতেছে আমরা শুনতেছি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুণা হতেছে আমরা গুণাটাই নির্বাচন করতে পারি না আল্লাহ পাক আমাদের মুখে দাঁড়িয়ে দিয়েছে আমরা দাঁড়িয়ে কামিয়ে ফেলতেছি প্রত্যেকটা মুহূর্তে গুণা লেখা হতেছে অথচ আমরা তবার কষ্টেই চিন্তা করি না এমনিভাবে আমরা সুদের সাথে সরাসরি জড়িত হয়ে আছি কিস্তি নামক অভিশাপের মধ্যে আমরা ডুবে আছি অথচ এই পাপ আমার ঘরের মধ্যে আছে অথচ আমি এই থেকে তবা করার চিন্তা করি না তাহলে বোঝা গেল শরীয়তের কোন জিনিস করা জায়েজ কোন জিনিস করা জায়েজ নাই এই জিনিসটা জানার পরেও মানুষ গুণা করতে করতে মানুষের অনুশোচনা না থাকার কারণে না আসার কারণে তবা করার কাছে তারা মানুষ যায় না না এভাবে চলবে না আমরা যদি দিনে কি পরিমাণ আল্লাহ পাকের ফরজ লঙ্ঘন করেছি কি পরিমাণ অন্যায় করেছি এই জিনিসটি যদি আমাদের হিসাবে না থাকে তাহলে আমরা একেবারে গাফেল হয়ে যাব পরকালীন জীবন ধ্বংস করে ফেলব সেজন্য আমরা যদি এরকম অন্যায় করে ফেলি অথবা আমরা বিগত জীবনে অনেক অন্যায় করে ফেলছি আমাদের বালেক হওয়া থেকে বালেক হওয়া থেকে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে কিন্তু আমরা পাঁচত্ব নামাজ ধরেছি ৩০ বছর চল্লিশ বছর পরে বা এখনও পঞ্চাশ বছর ষাট বছর হয়ে আছে পাঁচত্ব নামাজ তরক হয়ে যায় এরকম যে মানুষগুলো আমরা আছি এই যে অন্যায়গুলো আমাদের দ্বারা হওয়ার কারণে এই যে পাপের বোঝা আমাদের আমল নামা চলে আসছে যতক্ষণ নিঃশ্বাস আছে যদি আমরা এই অন্যায়ের কথা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি তবা করতে পারি তবার মতো তবাই না সুহা তখন আল্লাহ পাক এই তবাগুলো যদি ক্ষমা করেন পাপগুলো যদি ক্ষমা করে দেন তাহলে তার ওই যে ইউবাদ দিল আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন সাইয়াতিকম হাসানা যত অন্যায় করেছি আমরা তবা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় অন্যায়গুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে আমাদের আমল নামায় দিয়ে দিবেন সুতরাং তবা যে আমরা করব। তো আবার কিছু পদ্ধতি রয়েছে একটু মনোযোগ দিয়ে শুনেন তবা যদি করতে হয় প্রথমে তবার নামাজ আছে দুই রাখার কীভাবে পড়বেন এই তবার নামাজের নির্দিষ্ট কোনো আপনার সময় নাই বিশেষ করে যখন আপনারা আমরা একাকি হই রাত্রি এসাম নামাজের পরে হোক তাহাজ্যদের সময় হোক অথবা দিনের বেলায় ঘর একবারে একা আপনি একা আছেন ঘরে এই একটা বিশেষ একাকিত্ব সময়ে আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লে জাম্বি ওয়াতুব ইলাই সবাই তো পারেন আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লে জাম্বি ওয়াতুব ইলাই এতটুকু একশো দশ বার প্রথমে পড়বেন পড়ে দুই রাকাত তবার নামাজ দুই রাকাত নাওয়াত আনুসাল্লাহ তালা রাকাতায় সালাতে তওবাতে আল্লাহ করতে পারে আমি দুই দুই রাকাত করতেছি আল্লাহ স্বাভাবিক নামাজ আমরা যেভাবে পড়ি দুই রাকাত নামাজ এভাবে পড়ে আবার একশো দশ বার আস্তাকুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বে ওয়া তবে ইলাই এই এতটুকু পড়লে চলবে আবার একশো দশবার তারপরে দুরুশ্রী পড়ে কিছু কয়েকবার দুরুশ্রী পড়ে আল্লাহ পাকের কাছে মোনাজাত দিয়ে নিজের অতীত জীবনের যে ক্ষমা যে গুণাটা আমাদের প্রত্যেকের আমল নামায় রয়েছে বালে হওয়ার পরে আমরা নামাজ পড়ি না অনেক নামাজ নষ্ট করে ফেলছি প্রতিদিন পাঁচ নামাজ বিতর সহ যদি ছয়ত্ব ধরে কত হাজার রাকাত আমাদের থেকে চলে গেছে অত সেই এবাদতগুলো আমাদের হয় না গুণা হয়েছে আমাদের খবর নাই এক একটা রমজানে তিরিশটা রোজা আমরা ছোটোবেলায় বালেক হয়েছি রোজা আমাদের উপর ফরজ হয়েছিল কিন্তু আমরা রোজা রাখতে পারি না সেই রোজাগুলোর কথা আমাদের মনেও নাই খেয়ালও করি না যে আমাদের এই অন্যায়টা আমরা করে ফেলছি যে সমস্ত অন্যায় আমরা শরীয়তের হারাম কাজগুলো করে ফেলছি আমাদের হারাম কাজ আমার হারাম কাজের বিষয়টা আমার কাছে হিসাব আছে একটু যদি আমরা খেয়াল করি তাহলে এইরকম যদি গুণাগুলো ক্ষমা চাইতে হয় তাহলে একটু সময় মতো করে দুই রাখার তাওবার নামাজ আদায় করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ও এত বই ইলাই এই ফারের দোয়াটা পড়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন এই উসিলা করে তাহলে মুক্তি পাওয়ার একটা উসিলা আমরা সামনে খুঁজে পাব আর তা না হলে এই এক এক ওয়াক্ত নামাজের জন্য যদি আল্লাহ আমাদেরকে হিসাব চায় ধরে বসে এই একত্ব নামাজের হিসাব দিতে দিতে এই অন্যায় ভোগ করতে করতে কত হাজার বছর পরে এ শাস্তির পরে এটা শেষ হবে সেটার কোনো হিসাব নাই যদি আল্লাহ ক্ষমা করে দেন একটা ক্ষমাতেই সব শেষ সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন যেমন একটা হজরত মৌসা আলাইসাল্লাম এর জমানায় বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে এই নামাজ বৃষ্টির জন্য নামাজের জন্য সবাইকে মাঠে আনা হলো মৌসা আলাইসাল্লাম সেখানে আসেন মুসা আলাইসাল্লাম আল্লাপাকের সাথে কথা বলতে পারতেন তখন আল্লাপাক এর কাছে যখন নামাজ আদায় করলেন বৃষ্টির জন্য আদায় করার পর আল্লাপাক দেখে যখন দেখে বৃষ্টি দেয় না মুসাল্লাহাম বললেন ইয়া আল্লাহ আমি পেয়েছি আপনি বলেছেন আখিরি জামানার নবী নবী দুজাহা মোহাম্মদ সাল্লাহ পরকালীন জীবনে শেষ নবী আসবেন ওই শেষ নবীর উসিলা করে আপনার কাছে দোয়া করি আল্লাহ আজকে আমাদের দোয়াকে আপনি কবুল করেন দোয়া করতেছে কে মুসা আলাইসালাম তখন আল্লাহ পাক বললেন হে মুসা তোমার এই যারা সমবেত হয়েছ এই দলের মধ্যে একটা লোক আছে যে গত চল্লিশ বছর আমার নাফরমানি করেছে সমাজের মধ্যে ভালো থাকার জন্য সেও আজকে এখানে আসছে এই লোক যদি এখান থেকে বের না হয় তাহলে আমি বৃষ্টি দেব না সরাসরি আল্লাপাক যেহেতু সরাসরি কথা বলেন এই জন্য এই সংবাদটা মৌসা আলাহিসাল্লামকে দিয়ে দিয়েছেন এখন এত মানুষ কে সেই ব্যক্তি মুসা ঘোষণা করলেন এই সমাজের দিকে তাকিয়ে এই ফসলের দিকে তাকিয়ে যে ব্যক্তি তার খবর সে নিজে জানেন ভালো আল্লাহ পাকের নাফরমানি করেছেন চল্লিশ বছর দয়া করে এখান থেকে আপনি উঠে চলে যান আমাদেরকে আপনারা আপনি রক্ষা করেন বাঁচিয়ে দেন আল্লাহ পাক এই ঘোষণা করেছেন যে লোকটা এই অন্যায় করেছে সেই লোকটাও ভালো মানুষের স্রোত ধরেই সেই মাঠের মধ্যে উপস্থিত ছিল রুমাল ছিল মাথায় রুমালটাকে একটু টান দিয়ে আল্লাহ ফাকের কাছে বললেন আল্লাহ এত বছর অন্যায় করেছি তুমি আমাকে মানুষের সামনে পরিচয় করাই দাও না আজকে যদি মানুষ আমাকে দেখে তাহলে আজীবন আমি অভিশপ্ত থাকব আমাকে যেখানে কবর দিবে মানুষ বলবে এই একটা অন্যায়কারী আমি মরে যাওয়ার পরও মানুষ আমাকে লানত করবে আল্লাহ তুমি তো ক্ষমাশালী কারণ আল্লাহ ফাকরান মাজিদে বলে দিয়েছেন কি قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ পাক বলে দিয়েছেন হে আমার বান্দারা যে নফসের প্রতি অনেক বেশি পাপাসার করে অন্যায় করে জুলম করে ফেলেছ নফসের প্রতি অনেক বেশি অন্যায় করে ফেলেছ লা তাকরা তুমি রহমতিল্লাহ তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না যেহেতু আল্লাহ পাক বলছে রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য সে লোকটি আল্লাহ পাকের কাছে এমনভাবে অনুনয় বিনিময় করে চোখের পানি ছেড়ে দিয়ে গুনার জন্য অনুশোচনা করছেন তবা করছেন আল্লাহ পাক ওই ব্যক্তির তওবা কবুল করে নিয়েছেন সাথে সাথেই এখন এইভাবে সময় আছে কেউই উঠে না বারবার মোসাল্লাম বলতেছে আপনি একটু উঠে যান যে ব্যক্তি হন কারণ আমরা আপনাকে চিনি না আল্লাহ পাক আপনার কথা ঘোষণা করে দিয়েছেন এরকম বলতে বলতে বৃষ্টি চলে আসছে কেউ এখান থেকে উঠলো না বৃষ্টি চলে আসছে এখন মোসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি তো কখনই মিথ্যার কাছেও নাই আপনি বলছেন একটা লোক না উঠলে আপনি বৃষ্টি দিবেন না এখন যে আবার বৃষ্টি চলে আসলো আমার কথাটা তো মুসাল্লাহ সাল্লামের ঘোষণাটা এখন একবারে লজ্জাকর হয়ে গেছে না মুসাল্লাহ সাল্লাম বললো একটা লোক না উঠলে বৃষ্টি হবে না আর আল্লাপাক বৃষ্টি দিয়ে দিয়েছেন মুসাল্লাহ সাল্লাম লজ্জা পেয়ে গেছেন তখন আল্লাহ পাক আবার মুসাল্লাহ সাল্লামকে বললেন বন্ধা আমার চল্লিশ বছর নাফরমানি করে আজকে এমন তবা করেছে যে তবার কারণে আমি তার তবা কবুল করে ফেলেছি এবং তোমাদের নেককার মানুষদের কাতারে আমি অন্তর্ভুক্ত করে ফেলেছি বিদায় এই ময়দানে আর কোনো গুণাগার না থাকার কারণে আমি বৃষ্টি প্রদান করেছি সুবাহান আল্লাহ তাওবাতুন নাসুহা কাকে বলে একনিষ্ঠ তওবা কাকে বলে এই তাওবাতুন নাসুহা যদি একনিষ্ঠ তওবা আমরা করতে পারি আল্লাহ পাক সাথে সাথে গুণামাফ করে দিবেন উমরা দিল তালা আনব একেবারে মেজাজি মানুষ ছিলেন খুবই মেজাজ যেই পথে ওমর রাজিয়াল্লাহ তালানু হাঁটতেন শয়তান আরেক পথে যেত আরেক পথে এমন শয়তানও ভয় পাইতো ওমর রাজিয়াল্লাহ তালানুকে সামনে একটা লোক আসছে ওমর আদিল তালানু শব্দ বেশানোর সময় হাঁটতেন মানুষের লোকজনের খোঁজখবর নেওয়ার জন্য পথের মধ্যে একজনের সাথে দেখা হলো হাতের মধ্যে একটা বোতল বোতলটা ছিল মদের বোতল ছিল ভিতরে মদ ছিল ওমর আদিল তালার সামনে একবার পড়ে গেছে এখন ওমর আদিল তালা বলল কে তুমি হাতে কি কারণ মদের বোতল দেখলে বোঝা যায় এটা যে মদের বোতল এখন তার তো ভিতরে কম্পন শুরু হয়ে গেছে যে মনে মনে আল্লাহ পাকের কাছে বলতেছে আল্লাহ আজকে যদি ওমর যেহেতু এটা হারাম জিনিস মদ একটি হারাম জিনিস ওমর আদিল্লা যদি আমাকে এই মদ অবস্থায় গ্রেপ্তার করে ফেলে আমার কল্লা উড়িয়ে দিবে আল্লাহ আর জীবনও আমি এই মদ হাতে নিব না তবে আল্লাহ আজকে আমাকে তুমি বাঁচাও আল্লাহ আজকে আমাকে তুমি এই ওমরের কঠিন হাত থেকে আমাকে রক্ষা করে দাও রক্ষা কিভাবে হবে মদ তো হাতের মধ্যে সামনাসামনি দেখা হয়ে গেল এখন ফেলে দিল সমস্যা তখন একবারে যখন কাছে আসলো আসার পরে ওমর তালা ধমক দিয়ে বললেন এই তোমার হাতেটা কি ভিতরে কি আছে বলল যে মধু মদ না বলে কি বলছে মধু বলছে কারণ বোতলটা ছিল মদের উমরা দিল তালা আনহ বললো যে হাতে ঢালো ওর হাতে ঢালালেন দেখলো যে এখন আর মদ নাই মদটা কি হয়ে গেছে মধু হয়ে গেছে সুবাহার আল্লাহ এই যে তবা করছেন সাথে সাথে আল্লাহ পাকের কাছে এমন তবা করছেন ইনস্ট্যান্ট তবা কবুল হয়ে যাওয়ার কারণে মদকে আল্লাহ পাক মদতে রূপান্তর করে দিয়ে লোকটাকে উমরের হাত থেকে রক্ষা করে দিয়েছেন লোকটা জীবন স্তরে ঠিক হয়ে গেছে এবং এই তবার যে গুরুত্ব মানুষের কাছে বলে মানুষের উৎসাহ প্রদান করেছেন যে আসলো যে আল্লাহ পাকের কাছে যদি তবাই নাসুহা করা যায় তাহলে এই তবা আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন আরেকটা জিনিস সেটা আল্লাহ রসুলাম হাদিসে পাকের মধ্যে এরশাদ করেন وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينه دموع وإن كان مثل رأس الدواب من خشية الله তবার আরেকটা মাধ্যম আমাদের সামনে আল্লাহ রাসুল নিজে উপস্থাপন করতেছেন ইবনে মাজা শরীফ থেকে হাদিস কেনা যে আব্দুল ইবনে মাসুদ রাদিল্লা তাকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন মামিন আব্দিন মুকমিনিন কোনো ব্যক্তি যদি কোনো মমিন বন্দা যদি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের জন্য ক্ষমা চেয়ে দুজক থেকে মুক্তি চেয়ে অথবা আল্লাহ পাকে সন্তুষ্টি কামনা করে কি করে ইয়াকরুজমিন আইনেহি দুবন যদি তার চোখ থেকে সামান্য পরিমাণ পানি বের হয় কান্না করার কারণে অনুশোচনা করার কারণে তবা ফার করার কারণে আল্লাহ পাকের গজব ভয় আল্লাহ পাকের শাস্তিকে ভয় পেয়ে যদি সামান্য একটু পানি কি পরিমাণ পানি ও ইনকানা মিসলার আসিদ দুবাব যদি সেটা মাসির মাথার পরিমাণও হয় অর্থাৎ এক ফোঁটা পুরানা এক ফোঁটা পানি থেকেও কম যদি হয় আর সেটা বের হয়েছে কি কারণ কি জন্য মিন ফসিয়াতিল্লাহ আল্লাহ পাককে ভয় করে একমাত্র আল্লাহ পাকের জন্য বের হলো আপনি একা বসে আছেন একটু গুনার কথা চিন্তা করে আল্লাহ তুমি যদি মাফ না করো এই শাস্তি পরকালীন শাস্তি আমি কিভাবে সহ্য করব। যদি কেউ চিন্তা করেন যে এটাকে বুঝে আসে না তাহলে একটা চেরাগ সামনে রাখবেন রেখে একটা আঙ্গুল চেরাগের আগুনের মধ্যে দিবেন দিয়ে যদি দেখেন যে আপনি কিছুক্ষণ রাখতে পারতেছেন আরেকবার দিয়ে আরেকটু বেশি রাখার চেষ্টা করবেন দেখবেন একটু পরে ঠুস পড়ে গেছে ব্যথা শুরু হয়ে গেছে আপনার পক্ষে এই সামান্য আগুনের মধ্যে পুরা দেহ নয় হাতের হাতও নয় একটা আঙ্গুলের মাথা যদি আপনি সহ্য করতে না পারেন পরকালীন জীবনে আপনার পুরা দেহকে আগুনে ফেলে দিবে সেটা আমরা কিভাবে সহ্য করব। আমরা তো সেই ব্যক্তি থাকবো আমরাই তো থাকবো সেই ব্যক্তি যদি আগুনে ফেলে দেয় এটা সহ্য করবো কিভাবে। তবে রুখ বের হবে না রুখ বের হবে না পুরা শরীর জ্বলে পুড়ে আংরা হয়ে যাবে আবার শিখ দিয়ে উঠিয়ে এই কঙ্কালটাকে উঠিয়ে রহমতের পানিতে একটু চুপ দিয়ে উঠালে দেহ আবার হয়ে যাবে আবার আগুনে ফেলা হবে এটা কিভাবে আমরা সহ্য করব। দুনিয়াতে যদি আমরা এই জিনিসটা বুঝে না আসে তাহলে একটু আগুনের মধ্যে কিছুক্ষণ আঙ্গুলটা রেখে একটু পরীক্ষা করে দেখেন যে পরকালীন জীবনে আসলে সম্ভব কিনা আগুনটা সহ্য করা সাপ দু একটা সাপের কামড় একটু খেয়ে দেখেন যে আসলে সহ্য করা যায় কিনা পরকালীন জীবনে আপনি একা থাকবেন এখানে আপনাকে সাপে কামড় দিলে আপনাকে ওজার কাছে নিয়ে যাওয়ার লোক থাকে আপনি চিকিৎসা নেওয়ার ব্যবস্থা থাকে সেখানে আপনি একা কেউ এনে আপনার সাথে আপনি দুনিয়াতে কেন তবা করবেন না অন্যায় কেন আমরা করব ন্যাকগুলা কেন করব না আমরা কেন আমাদের বুঝে আসে না অর্থাৎ আমরা গাফেল হয়ে আছি আমরা আমাদের চিন্তা থেকে সুচিন্তা থেকে কুচিন্তার মধ্যে ডুবে যায় আমরা নফসে আম্মারার মধ্যে চলে গেছি নফসে মোতমাইন্না আমাদের না থাকার কারণে আমরা অন্যায়গুলো করে ফেলি প্রশান্ত আত্মা আমাদের নাই নাফসে আম্মারা আছে আমাদের গুনাহ করার মন মানসিকতা যুক্ত আমাদের যে অন্তর নিয়ে আমরা বসবাস করি এই অন্তরটা আমরা ঠিক করতে না পারার কারণে আমাদের দ্বারা অহরহ নেক কাজ নষ্ট হতেছে অন্যায় কাজ আমাদের দ্বারা চলতেছে ডাবল গুণ আমাদের দ্বারা হতেই আছে আমাদের একেবারে অবিরাম আমাদের দ্বারা গুণা চলতেই আছে সময় তো হাজিরিন আল্লাহ রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যদি আল্লাহ পাকের ভয়ে যদি চোখের পানি বের হয় কি করবেন আল্লাহ সুম্মা বলেন যদি আপনার অত বেশি পানিও বের করতে পারলেন না সামান্য পানি বের হয়েছে যার কারণে চেহারার মধ্যে আপনার একটু গরম গরম ভাব অনুভব হয়েছে মনে হয় যেন একটু পানি বের হয়েছে এরকম মনে হয় এতটুকু পানিও যদি আপনি আল্লাহর বয়ে বের করতে পারেন রাসুল পাক সাল্লাম হাদিসে পাকে বলেন যে হারাম আল্লাহ আল্লাহ পাক তার জন্য দুযোগের আর দুযোগের আজাবকে হারাম করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে পানি চোখের পানির কি পরিমাণ মূল্য কি পরিমাণ দাম চোখের পানি যদি আল্লাহ পাককে ভয় করে একটু চোখের পানি আমরা ফেলতে পারি তাহলে রাসুল পাক ইসলামের হাদিস থেকে বোঝা যায় যে এই চোখের পানি যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় যদিও এখানে এক ওটা চোখের পানি এটাকে একটা সাগর বানিয়ে আল্লাহ পাক দুজকে ফেলে দিবেন যার কারণে এই বন্দা হাত দুজকে শাস্তি ভোগ করতে হবে না তবে চোখের পানি ফেলে আবার গুণা করবেন সেটা আর কাজে আসবে না গুনার কথা আমরা বলবো না যে সমস্ত গুণা করে ফেলছি কিভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া যায় একটু আমরা চিন্তা করব একটু অনুশোচনা করব একটু তবাইস্তেকবার করব আল্লাহ পাক আমাদেরকে নেক আমলগুলা করা বদ আমল থেকে ফিরে থাকার তফিক দান করো এবং প্রতিদিন যেন আমরা রাসুল পাক সাল্লামের মতো কমপক্ষে একশোবার ইস্তেক পার আল্লাহর কাছে করতে পারি আল্লাহ পাক সেই তফিক আমাদেরকে দান করুক সবাই বলো না আমিন ওয়াখির দেওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন